একে রয় এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি অরুণ রয় পলাশ আমি আছি সুযোগ রাইডার্স জোনের ম্যানেজার হিসাবে আর আজকে আপনাদেরকে এই নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি এটার কারণ হচ্ছে যে সুযোগের কিন্তু আবার দামটা বাড়ছে এই দামটা হচ্ছে বাড়ছে কিসের জন্য আর হচ্ছে কোনটা কোন মডেলের কত টাকা প্রাইস হয়েছে আর হচ্ছে আপনার মানে ওভারঅল সম্পর্কে আর কি ডিসকাস করব এই ভিডিওটির মাধ্যমে চলেন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি আপনারা কিন্তু না টেনে পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করবেন যে কোন বাইকের কত টাকা প্রাইস হয়েছে এখন বর্তমানে এটা সহ কিসের জন্য ভিডিওটা হচ্ছে আপনার আপনার প্রাইসটা কিসের জন্য বাড়ছে এটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলেন না টেনে শুরু করা যাক হ্যাঁ। শুধু কি আপনার হচ্ছে এখন বর্তমানে কিন্তু হচ্ছে যে তেলের দামটা বাড়ছে বর্তমানে সাশ্রয়ী রেটে যদি আপনি বাইক চালাইতে চান আপনি যদি বাইক চালায় সাশ্রয়ী তেল নিতে চান সাশ্রয়ী যদি হতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার মোস্ট পপুলার মাইলেজ কি হচ্ছে আপনার হায়াতি ইপি হায়াতি ইপি এখন কিন্তু বর্তমানে প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকা এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকা এটার আগের প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে এটার পাবেন এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে আর এটা কিন্তু বর্তমানে যেটা হচ্ছে মাইলেজ মাইলেজের দিক থেকে তেলের দাম যেহেতু বাড়ছে মাইলেজ আপনার অবশ্যই লাগবে যদি আপনি মাইলেজ বেশি পাইতে চান সেক্ষেত্রে একশো দশ সিসির যে হচ্ছে হায়াতি ইপি আছে এই হায়ার ইপি কিন্তু আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেক বেটার হবে আপনাদের জন্য এটা কিন্তু হচ্ছে আপনার মাইলেজ হচ্ছে 65 টু 70 পর্যন্ত কিন্তু মানুষ পাচ্ছে এটা কাস্টমার রিভিউ আর তারপরে আমি একটা জিনিস দেখে তারপরে এরপরে আপনাদেরকে যে মডেলটা দেখাবো এটা কিন্তু হচ্ছে GSX 125 GSX 125 কিন্তু মাইলেজের দিক থেকে অনেক ভালো এখন বর্তমানে আর ওভারঅল লুকের দিক থেকে গেটআপের দিক থেকে কিন্তু GSX 125 এর মতো বর্তমানে কোনো বাইক পাবেন না আর বর্তমানে এটার প্রাইস কিন্তু হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটার আগের প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে দাম বেড়ে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনার জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভটা আপনার নিজে করে নিতে পারবেন আর এটা মাইলেজ দিতে কিন্তু অনেক বেটার আর এটা হায়ার দিতেও আপনাদেরকে জানিয়েছি ওভারঅল ডিটেলস এটাও পেয়ে যাচ্ছেন আর এরপরে আমি যে যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু মোস্ট পপুলার একটা বাইক মানে আপাতত আমার শোরুমে এখন নাই তারপরেও ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদেরকে একটু জানায় রাখি এটা হচ্ছে আপনার বর্তমানে যেটা হচ্ছে আপনার মনোটন সুজুকি জিক্সার মনোটন এটার বর্তমান এখন প্রাইস কিন্তু এর আগের প্রাইসটা একটু জানায় রাখি এটার আগের প্রাইস ছিল এক লক্ষ ছিয়াশি হাজার নশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে কিন্তু এটার প্রাইস এসে দাঁড়াইছে এক লক্ষ চুয়াত্তর হাজার নশো সরি সরি একটু একটু বর্তমানে কিন্তু এটার প্রাইস এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আপনার জিক্সার মনোটন যদি নিতে চান আজকের থেকে আপনার নতুন প্রাইস আপডেট যেটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার জিক্সার মনোটনটা পেয়ে যাচ্ছেন আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জিক্সার যেটা হচ্ছে আপনার নিউ জিক্সার এফআই এগিস বা হচ্ছে আপনার কার্বিটরটাও কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নিউ জিক্সার এফআই এগিস এর সবগুলো কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেমন হচ্ছে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু হচ্ছে black colour blue silver even red কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এটার বর্তমানে প্রাইস কিন্তু এটার আগের প্রাইস ছিল হচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার নশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে এটার প্রাইস কিন্তু এসে দাঁড়াইছে হচ্ছে দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু হচ্ছে আপনি আপনার নিউ জিক্সার এফআই এগেনস্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার যে কার্বোরেশন ভার্সনটা আছে এই কার্বোরেশন ভার্সনটাও কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা ছিল এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার সরি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা ছিল এখন বর্তমান প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে এটার new Gixxer FI new Gixxer carburettor ভার্সনটা পেয়ে যাচ্ছে আর তারপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার এক্সএস ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক্সএস ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু এটার প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আর এখন বর্তমানে এটার প্রাইস কিন্তু হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনার GSX sorry XS one twenty ফাইভটা আপনাদের নিজেদের করে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে ওভারঅল সার্ভিস থেকে শুরু করে ওভারঅল সবকিছুই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশনের গাড়ির রেজিস্ট্রেশনে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর আপনাদেরকে আর ইনফরমেশন দিই যে নতুন যে গাড়িগুলো আসছে এটার যে প্রাইসগুলো হচ্ছে আপডেট হয়েছে এই আপডেট প্রাইসটা অ্যাকচুয়ালি হওয়ার যতটুকু রিজন দেখতেছি যে গ্লোবালি কিন্তু হচ্ছে একটা মানে প্রবলেমের মধ্যে আছে সমস্ত মানে সব দেশগুলা আর ডলার কিন্তু যে হচ্ছে রেটগুলো রেটগুলা রেট আছে সেই রেট কিন্তু ওঠানামা করতেছে আর এটার জন্য যে এখন বর্তমানে ডলারের রেটটা বেশি হওয়ার কারণে কিন্তু হচ্ছে বর্তমানে এই প্রাইসগুলা মানে অ্যাকচুয়ালি বাড়ছে আর এটা আশা করি যদি কখনো ভালো একটা পর্যায়ে যায় অবশ্যই অনেক কমে যাবে আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি নেক্সট টাইমে আবার ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ চলতেছে